সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এলজি সিআরটি টিভিটি রয়েছে তো এই সিআরটি টিভিটি অ্যান্টিগেটটা ঠিকই চলছে কিন্তু সাউন্ড সাউন্ড আছে ভাইয়া সাউন্ড আছে কিন্তু আপনার ছবি আস্তে আস্তে মানে গোলা হইতে হইতে হইতে হইতে আস্তে আস্তে অনেকটা পরিষ্কার হয় অনেক লেট করে তো আমরা এটাকে রিপেয়ারিং করব এবং আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করি আজকের এলজি টিভি টিউটোরিয়াল তো সম্মানিত ভিউয়ার্স আমি যেই জি টিভিটি এখন কাজ করব তো এটির মডেল হচ্ছে এইচ ই দেখতে পারতেছেন H E twenty one A eight P F R S B তো এটা পঁচাত্তর ওয়াটের একটি টিভি আমরা এটা খুলে নেব একটু স্কিপ করে নিই আমরা স্কিপ করে নিলাম এখন বডিতে খুলে নেব আসলে আমাদের সেটার ভিতরে অরিজিনাল মেশিন কিন্তু আমার টিকা লাগতেছে যেমন এটা দেখে অন্য কোনো মেশিন লাগানো যাই হোক এই মেশিন করতে আমাদের আমরা দেখতে পাবো খুলে নিলাম অরিজিনাল মেশিনই রয়েছে কিন্তু একেবারে অরিজিনাল মেশিন থাকলেও মেশিনটি চাই কিন্তু এটা করে যে প্রবলেম সেটা হচ্ছে একটা হয় থেকে হয় এটা থেকে আমরা দেখতে পাচ্ছি এটা খোলে মনে হয় একটু মানে লাগিয়ে দিচ্ছিল লাগিয়েছিলেন এটা লাগিয়েছিলেন এটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে তো ভিউয়ার্স আমরা টিউবটির আর দেখতে পাচ্ছেন এখানকার টিউব যে বেশটি রয়েছে তো আমরা জানি যেহেতু এই বৃষ্টি খারাপ হলেও এই সমস্যাটা হয় তো আমরা এখন বৃষ্টি মেপে দেখি যে আসলে কি প্রবলেম তো বৃষ্টি এমনিতে মাপে ঠিক আছে কিন্তু বৃষ্টি সম্ভবত ঝম্পরে দিয়েছে যার কারণে আহ দেখতে পাচ্ছেন জম পরে নষ্ট হয়ে গেছে তো আমরা এটি এখন চেঞ্জ করে নতুন কি লাগিয়ে দেব একটু স্কিপ করে নেব তো আমরা এখন বৃষ্টি খুলে নেব আমরা এখন বৃষ্টি খুলে নেব খুলে কাস্টমারটা কাস্টমারের হাতে দিয়ে দেব তো যেহেতু আমরা হোম সার্ভিসিংয়ের সেবাই বের হয়েছি সেক্ষেত্রে একটু অন্ধকার আমাদের নিজস্ব টর্চ লাইট ব্যবহার করতে হয় তো আমরা আমরা শুধু টিভির কাজ লেবারে বেড়াচ্ছি কোনো রেডিও মেডিও অন্য কিছু Oh, Come on. তো দেখতে পাচ্ছেন এটার অবস্থা খুবই খারাপ তো আমরা এটি লাগিয়ে দেব তো ভিউয়ার্স আমরা আমরা এই বেসটি খুলে আর একটি নতুন বেস লাগিয়ে দিলাম এখন আমরা এটাকে ফিটিং করব এবং ফিটিং করার পর আশা করি নতুনের মতন চলবে তো আমরা যেহেতু আর অন্য কোনো কিছু প্রবলেম নেই এটার যার কারণে আমরা অন্য কোনো কিছু আর দেখবো না শুধুমাত্র এটাকেই দেখবো কারণ এই পাঁচটার কারণে এই প্রবলেমটা হয়ে থাকে সাধারণতভাবে স্কিপ করে নিই তো সম্মানিত ভিউয়ার্স আমরা পাশে লাগানো এখন টিভিটি সম্পূর্ণ ওকে এখন ডিশের লাইনটা একটু দূরে তাই আমরা ফিটিং করে দেবো যেহেতু এটা ডিশের লাইনের প্রবলেম নয় ডিশের লাইন ওকে আছে তো দেখতে পাচ্ছেন টিভিটি সম্পূর্ণ এখন ওকে তো এই সমস্যা হলে এই ধরনের সমস্যাটাই হয় তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আমরা দেখতে পারলেন এই এলজি সিআরটি টিভিটি আমরা একদম ফুল ওকে করে দিয়ে গেলাম এখন অটো সার্চ হচ্ছে তো আমরা অটো সার্চ পর্যন্ত একটু অপেক্ষা করবো তো টিভিটির কাজ শেষ এখানেই